ফাতেহা হ্যাঁ, পড়া যাবে কিনা এই বিষয়ে আপনি কিছু বিস্তারিত বলেন বিস্তারিত বলছি একবার প্রশ্ন করছেন ইমামের পেছনে সুরাতুল ফাতিয়া পাঠ করা যাবে কি যাবে না এ বিষয়ে বিস্তারিত বলেন বিস্তারিত বলতে গেলে এটাই যে প্রথমত আমরা দুই ধরনের দেখব প্রথমে দেখব যে ইমামের পেছনে সুরা ফাতিয়া পাঠ করা যাবে না যারা বলছে তাদের দলিল কি আর দুই নম্বর যারা বলছে না পাঠ করতে হবে তাদের দলিল কি দুটো কারণে আলোচনা করবো একসঙ্গে কেন কারণ অনেক ভাই ভাবতে পারে আমি এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে বলতে চাই আমাকে একটু সময় চেয়ে নিচ্ছি সভাপতির কাছ থেকে এই বিষয়টি রাফেল ইয়াদাইন করতে হবে কি হবে না এটা শুধুমাত্র সুন্নাত আর মুস্তাহাব এই নিয়ে মতনক্য আছে আমরা বলছি না এটা সুন্নাত একজন বলছে না এটা সুন্নাত না রোহিত হয়ে গেছে কিন্তু সুরাতুল ফাতিহার পক্ষে হারাম আর হালালের ফতোয়া একজন হচ্ছে মাকরুয়ে তাহরিম আর একজন বলছে না ফরজ তাই কি না সুরা ফাতে না পড়লে নামাজ হবে না একজনের দাবি আর একজনের দাবি না সুরা ফাতে পড়লে মুখে নাকি আগুন পাথর ভরে দিতে হবে তার জন্য এইটাকে আমরা একটু বেশি করে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম কথা যারা বলছে সুরাতুল ফাতিয়া পরার পক্ষে দলিল প্রথম দলিল আমরা যেটা দিই সাহি বুখারি কিতাবুল আজান প্রথম খন্ডে একশো চার পৃষ্ঠা বাব নম্বর পঁচানব্বই হাদিস নম্বর সাতশো ছাপান্ন আল্লাহ বলছেন কিতাব যে ব্যক্তি সুরাতুল ফাতিয়া পাঠ করলো না তার সালাত হলো না লা সালাতা কি বুঝলেন লা সালাতা মানে লা সালাতা কোন সালাত নেই নেই জানাজার সালাত নেই ঈদের সালাত নেই জহুর নেই আসর নেই মাগরিব নাই এশা নেই তারাবি যার নাম সালাত লা সালাতা মানে না শব্দ এমন ভাবে গ্রামার যারা জান তারা বুঝতে পারছেন লা ইলাহা লা মানে কি বুঝালেন বলেন তো যত ঈশ্বর আছে সব বাদ একবার ডিলিট ফরমেট করে দিয়েছেন তো লা সালাতা কোন সালাত নেই ইমলা চলে এসছে বাদ ইল্লাবি মানে ইল্লাল্লাহ এখানে ইল্লা একই ইল্লাবি ফাতিতুল কিতাব যে ব্যক্তি সুরা ফাতে বললো না তার কোনো সালাত নেই সাই মুসলিম প্রথম খন্ড একশো আটষট্টি পৃষ্ঠা অধ্যায় হাদিস সাতশো আটষট্টি এইখানে মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন লা লিমাল্লাম লিমাল্লাম শব্দ ব্যবহার করা হয়েছে লিমান মানে যে কেউ হোক ইমাম হোক মুক্তাদি কি বুঝলেন ইমাম হোক আর মুক্তাদি হোক তাহাজের সুরাতুল ফাতেহা পাঠ করা ফরজ হয়ে যায় এখানে বিশেষ করে যারা সুরা ফাতেহা পড়ার পক্ষে না তারা বলছে যে লা কিতাব এটা মূলত একাকী নামাজিদের জন্য দলিল স্বরূপ তারা পেশ করেছে শোনান তিরমিজি একাত্তর পৃষ্ঠা এবং ইমাম বিশেষ করে হজর জাবের অদি আল্লাহ আনুর একটি হাদিস তারা বর্ণনা করছে শোনান ইবনু মাজার এবং শোনান তিরমিজির আর সঙ্গে সঙ্গে তারা আর একটি দলিল পেশ করছে সেটা হচ্ছে ইমাম আহমেদ ইবনু হাম্বাল একটি বল যে সুনান তিরমিতে মজুদ আছে ওখানে ইমাম আহমেদ ইবনু হাম্বাল তিনি বলছেন যে লা আলিমাল্লাহ মিকরাবি ফাতিহাতিল কিতাব এই হাদিসটি শুধুমাত্র একাকি নামাজের জন্য মুক্তাদির জন্য নয় এটা ইমাম আহমেদ ইবনু হাম্বালের মত তবে দুঃখজনক হলে সত্য কথা ইমাম আহমেদ বিন হাম্বালের মত হচ্ছে এটাই যে ইমামের পেছনে সুরাতুল ফাতিহা পড়তে হবে আর ওসুলে হাদিস এবং ওসুলে ফিকের এটা একটা নিয়ম ইমাম তাহাবি নকল করেছেন সারে আপনার যে সারে মাহানির আল সার পৃষ্ঠা নম্বর তেরো পৃষ্ঠা নম্বর চুরানব্বই এবং পৃষ্ঠা নম্বর চৌত্রিশ তিনি পরিষ্কার ভাবে বলেছেন কোন রাবি যখন কোন হাদিস বর্ণনা করে বা ফতুয়া দেয় আর তার আমল যদি তার ফতুয়ার পরিপন্থী হয়ে যায় তার আমলটা গ্রহণযোগ্য তার ফতুয়াটা মারদুদ বুঝতে পারলেন কোন রাবি বা কোন ব্যক্তি যে একটা ফতুয়া দেয় আর তার আমলটা যদি ফতুয়ার পরিপন্থী হয় তো ফতুয়াটা হয়েছে মানসুক তার আমলটা প্রাধান্য পায় তো ওইভাবে যদি হাদিসটা আমরা ধরে নি লাসরাতিল কিতাব এটা ইমাম আহমেদ হাম্বাল বলেছে এক একটি নামাজের জন্য কিন্তু আর ফতুয়া মজুদ আছে যে ইমাম মুক্তারি সবাইকে সুরাতুল ফাতিহা পড়তে হবে অতএব ওই ফতুয়াটা মানসুক বাতিল ইমাম তাহাদের মত অনুযায়ী ইমাম আইনি আল্লামা আইনি হানাসি তিনি উন্নতুল কারি দ্বিতীয় খন্ডে দুশো কুড়ি পৃষ্ঠাতে এই কথা নকল করেছেন উক্ত কথাটি সঠিক নয় হজরত জাবের থেকে বলা হয় যে হজরত জাবের আদি আল্লাহ তালু তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি সুরা ফাতিয়া পড়ে সঙ্গে থাকে সেটা একটি ভিন্ন বিষয় হাদিস তিনশো এগারো নম্বর হাদিস তো দেখুন জাবের আল্লাহ আনু বর্ণনা করছেন খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে কথাটা তাহলে আপনাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বটা কেটে যাবে হজরত জাবির বলছে যে সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না তবে ইমামের পেছনে থাকবে ভিন্ন বিষয় আর ভাইরা দলিল নিচ্ছে এখান থেকে যে ভিন্ন কথা মানে ইমামের সঙ্গে থাকবে পড়ার প্রয়োজন নেই তো স্বয়ং হজরত জাবের রদি আল্লাহ তালু তার আমল কি ছিল সুরেন ইবনু মাজা মূল আরবি কিতাবুল সাহাব হাদিস নুমার আটশো তেতাল্লিশ একষট্টি পৃষ্ঠা স্বয়ং হজরত জাবের রদি আল্লাহ আনু তিনি ইমামের পেছনে জো রোগ রাস রোগ মা গৃহ হোক সমস্ত নামাজ ইমামের পেছনে সরাতুল ফাতে পাঠ করতেন কি বুঝলেন হজরত জাবের রবি আল্লাহ বলছে ইমামের পেছনে থাকলে ভিন্ন বিষয় তো তার আমলটা দেখুন তিনি কিন্তু সব নামাজে তিনি ইমামের পেছনে সুরাতুল ফাতিয়া পাঠ করতেন আর এখানে লিমান শব্দ থাকার কারণে যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে সারা আছে ভাষ্য আছে সমস্ত মহাদিসরা এখানে একমত যে লিমান থাকার কারণে লিমান যে কেউ সকলে জানেন মান যে কেউ হতে পারে হোক ইমাম হোক মুক্তাদি এই কারণে ইমাম হাজার আসকালানি তার ফাতুল বাড়ি সাইবুখারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসের ব্যাখ্যাতে তিনি বলেছেন যেখানে ইমাম এবং মুক্তাদি এই লিমান শব্দ থাকার কারণেই তা যুক্ত হয়ে গেছে আল্লাহ আইনি উমদাতুল কারি সারে বুকারি সাই বুকারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসের সারাতে তিনিও বলছেন লিমান থাকার কারণে ইমাম মুক্তাদি সম্পৃক্ত হয়ে গেছে এই হাদিস দ্বারা প্রমাণ দলিল দিচ্ছেন তিনিও ইমাম কাসকালানি তিনিও এই বিশুদ্ধ সারিতে পরিষ্কার ভাবে এই হাদিসের ব্যাখ্যাতে তিনি বলছেন যে লিমাল্লাম শব্দ থাকার কারণে ইমাম মুক্তারি সম্পৃক্ত এমনকি আমাদের পৃথিবীর আমাদের ভারতবর্ষের মধ্যে দারুল দেবন্দের সবচেয়ে উচ্চ স্তরে যে মহাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি ফাইজুল বাড়ি সাহি বুখারি সারা সাতশো ছাপান্ন নম্বর হাদিসের টিকাতে তিনি বলছেন লিমাল্লাম থাকার কারণেই ইমাম মুক্তারি সম্পৃক্ত হয়ে গেল সমস্ত ব্যক্তি একমত এই হাদিসটা হচ্ছে মূল দলিল তাছাড়া অনেক দলিল আছে দলিল যদি জানতেই হয় দেখবো সাহাবদের মধ্যে কিতাব রচনা হয়েছে ইমাম বুখারি একটি বই রচনা করছেন জুজুল কিরাত তিনশো করে হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ইমাম পেছনে সব হাতিয়া পড়তেই হবে ইমাম বাইহাকি সেই সময়তে আজকাল লোক ভাই ইমাম বাইহাকি সেই সময়তে কিতাবুল কিরাত গ্রন্থ রচনা করেছেন সালাপরা গ্রন্থ রচনা করেছেন যে সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না সুরা ফাতিয়া পড়তে হবে না এই মর্মে কোন স্বতন্ত্র গ্রন্থ আছে পৃথিবীতে কোন গ্রন্থ নেই কিন্তু সালাপরা দেখুন কত চেষ্টা করেছেন যাকে আমদুল মমিন ছিল হাদিস বলা ইমাম বুখারি তিনি স্বতন্ত্র একটা গ্রন্থ রচনা করেছেন যে ইমাম সুরাতুল ফাতে পড়তেই হবে ইমাম তিরমিজি সুরান তিরমিজি একাত্তর পৃষ্ঠা হাদিস মা তিনশো এগারো সারা আনতে গিয়ে তিনি অনেকজন সাহাবির কথা বলেছেন যারা ইমামের পেছনে সুরাতুল ফাতে পড়ার পক্ষে রায় দিয়েছেন তার মধ্যে আবু হুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বন্ধন করছে উবায়দা বিন সামিদ হুদাইবের যুদ্ধে যে অংশগ্রহণ করেছেন আবু সাইদ খুতরি মায়েশা রদি আল্লাহ তালানু হজরত জাবের রদি আল্লাহ তালানু আনাস বিল মালিক এইভাবে কমপক্ষে দশজন সাহাবির কথা নকল করেছেন ইমাম তিরমিজি যে বলছেন এরা ইমামের পেছনে সরাতুল ফাতে পড়ার পক্ষে কাইল ছিলেন মানে একবার পড়তেন এমনকি পরে ফতুয়া দিতেন সাহাবি তাবেদের মধ্যে অনেকজন আছে ইমাম আবহাওয়ার উস্তাদ ইমাম আউজাই আছে তিনি ইমাম বিচার সরাতুল ফাতে পড়ার পক্ষে ইমাম আবহাওয়ার ছাত্র ইমাম মোহাম্মদ হেদায়া উনিশশো সাল থেকে ছাপা ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নাম্বার চুরানব্বই পরিষ্কার সেখানে বলছে ইমাম মোহাম্মদের মতে মতে ইমাম পেছনে সরাতুল ফাতিয়া করা মুস্তা হাসানা সতর্কতা মূলক ভাবে উত্তম আশরাফুল হিদায়া প্রথম খণ্ড বাবুল কিরাত পৃষ্ঠা নাম্বার তিনশো অষ্টআশি একবারে শেষ তিনটে লাইন সেখানে বলছি ইমাম মোহাম্মদের নিকটে ইমার পেছনে সরাতুল ফাতিয়া পরা মুস্তা হাসানা সতর্কতা মূলক ভাবে উত্তম ইমাম আবুল ছাত্র স্বয়ং ছাত্র ইমাম আপনার আরো একজন ছাত্র ইমাম মাহমদ আপনার সাইকুল ইসলাম আবদুল্লাহ মুবারক সুনত তিরমিজিদের মজুদ আছে কথা একাত্তর পৃষ্ঠা তিনশো এগারো মারা সারাতে ইমাম তিরমিজি তিনি বলছেন যে সাইকুল ইসলাম আবদুল্লাহ মুবারক ইমাম আবহানিপার একজন সবচেয়ে বড় ছাত্র তিনি বলছেন ইমাম সুরাতুল ফাতেহা পড়া এটা ওয়াজিব এটা ছাড়া নামাজ হবে না সুনত তিরমিজিটা রেওয়াত আছে মজুদ ইমাম আবহানিপার তিন ছাত্র এবং দুজন শিক্ষক একমত এক দুই ইমাম আহমদ বিন হাম্বাল তিনিও বলছেন ইমাম হোসেন সৈয়দুল ফাতে পড়তে হবে ইমাম সাফি বলে দিয়েছেন ফরজ ইমাম মালিকের একটি মত ইমাম বলছেন সৈয়দুল ফাতিয়া পড়তে হবে অর্থাৎ তিন ইমাম একমত এবং এক ইমামের দুই মাস্টার এবং দুই ছাত্র একমত মাস্টার করে মানে ইজমা আছে যখন মাঝাবে আরবার ইমাম যখন একমত পোষণ করছেন এবং আমরা আহলে হাদিস আহলুল ইলম যখন একমত পোষণ করছি তার মানে এই মাসলার পুরে ইজমা আছে যে ইমাম হচ্ছে সুরাতুল ফাতেহা পড়তে হবে তিন ইমাম একমত এক ইমামের দুই ছাত্র দুই মাস্টারও একমত কি বুঝলেন সবই মিলে যাচ্ছে কি দরকার আর হাদিসের গ্রন্থে একাধিক আছে তার মানে সালাপরা যে বই রচনা করেছে এটা যথেষ্ট প্রমাণের জন্য দুই আরেকটি বিষয় যারা বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউল্লাহু আনসাতুল্লাহ আল্লাকুম তুরহামুন এই দলিলের ব্যাখ্যা কি এটা হচ্ছে মূল দলিল সূরা আরাফ 57 আয়াত নম্বর 204 তো একটু যদি ভালোভাবে দেখেন

মক্কাতে নাজিল মাদানিতে মক্কাতে সকল একমাত সমস্ত মুফাসিররা তো সুরা আরাফের দুশো চার নম্বর আয়াত অলরেডি মক্কাতে নাজিল হয়ে গেছে কিন্তু সুরাতুল ফাতে পড়ার নির্দেশ কোথায় এসেছে কোথায় সুরান তিন তিনশো এগারো আর বারো নম্বর হাদিস সারা দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ আমাকে বলছেন তুমি মদিনার অলিতে গলিতে বলে বেড়াও যে লা সালাত কিতাব যে ব্যক্তি সূরা ফাতে পড়লো না তার সালাত হলো না অর্থাৎ সূরা ফাতে পড়ার নির্দেশ এসেছে মদিনাতে এক মক্কা আগে আয়াত নাজিল হয়েই গেছে আগে তারপরে মদিনাতে নির্দেশ আসছে তার মানে এই আয়াতটি নামাজের জন্য নাজিল হয়নি এটা মিথ্যাভাবে এখন বোঝানো হচ্ছে নামাজের জন্য আয়াতটি নাজিল হয়নি ঐতিহাসিক ভাবে এটা মিথ্যা কথা হানাফি কেল্লা মাসালে ফাতে প্রসঙ্গে নাসিদিন চাঁদপুর সাহেব তিনিও লিখেছেন তিনিও স্বীকার করেছেন আছে দেখে যেতে পারেন দুই ধরে দিলাম লা সালাতা মানে ওয়াইজা কুরিয়াল কোরআন যে কোরআন পাঠ করলে তোমরা তখন চুপ থাকো এবং শ্রবণ করো তো এটা হচ্ছে মুতলাগান আয়াত আম একটি আয়াত আর হাদিসে যেটা আছে খাস মানে খাস করে বলা হচ্ছে তাকে সুরাতুল ফাতিয়া পড়তে হবে না চেত নামাজ হবে না যেমন আবু হুরারা রদি আল্লাহ তালা আহমকে জিজ্ঞাসা করা হলো যে আমরা যখন ইমামের পেছনে থাকবো তখন কি করব। তখন আবু হুরারা রদি আল্লাহ তালা তিনি বলছেন সাই মুসলিম প্রথম খন্ড একশো আটষট্টি পৃষ্ঠা কিতাবু সালাত হাদিস নাম্বার সাতশো আটষট্টি আবু বলছেন পরিষ্কার তুমি তোমার অন্তর দ্বারা পড়ো মনে মনে পড়ো আমল মনে মনে পড়তে হবে আর কি প্রয়োজন আর দরকার কি তার মানে খাস ইমার পেছনে সরাতুল পাঠ করা আর পবিত্র কোরআন বসে আম ভাবে আর আম আর খাসের মধ্যে যখন টক্কর লেগে যায় সেই সময় কি হয় খাসটা প্রাধান্য পায় আর আমটা বাতিল বলে সেই সময়টার জন্য গণ্য হয় একটা দলিল কি বুঝতে পারবেন আল্লাহ বলছেন পবিত্র নব্বই এবং আয়াত তিন আল্লাহ বলছে হুরমা তালাকু তোমাদের জন্য মৃত প্রাণী হারাম মৃত প্রাণী মাছ পাওয়া জায়েজ না না যায় মরা কোথায় পেলেন আল্লাহ বলছে কোরআনে যে মৃত প্রাণী হারাম আপনারা জায়েজ বলে ফতোয়া দিচ্ছেন বড় মুক্তি তো আপনারা মৃত প্রাণী মৃত মাছ জায়েজ এই কারণে সুরেন তিরমিজি কিতাব তাহারাত হাদিস নম্বর উনিশশো উত্তর আল্লাহ বলেছেন তবে মৃত মাছ এটা জায়েজ মানে পবিত্র কোরআন বলছে আমভাবে যেগুলো হারাম মৃত জিনিস তবে হাদিস এসে খাস হয়ে গেল মাছটা জায়েজের মধ্যে তত ব্যাপকভাবে পবিত্র কোরআন বলছে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো তবে হাদিস এসে বলছে না তো সুরা ফাতে ইমামের পিছনে থাকলে পড়তেই হবে এটা খাস হয়ে গেল এইভাবে প্রত্যেকটা অনেক উদাহরণ দেওয়া যায় অনেকগুলি কতটা নিবেন একজন ব্যক্তি বিবাহিত ব্যক্তি একটা চলে এসেছে একটা অবিহিত ব্যক্তি চলে এসেছে জেনা করে ভাই ফায়সালা কি দিবেন একজন জেনাকা দুজন জেনা করে একজন বিবাহিত একজন অবিবাহিত চলে এসেছে পবিত্র কোরআন থেকে যদি ফাইসলা দিতে হয় আপনি কি দিবেন ঘরে বন্ধ করে রেখো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ কাছ থেকে কোনো ফাইসলা আসে পবিত্র রজনের কিন্তু রজমের হাত নেই যে হত্যা করতে হবে আল্লাহ আম নির্দেশ জেনাকারী পুরুষ হোক আর নারী হোক তাকে একশো বেত্রাঘাত মারতে হবে কিন্তু হাদিস এসে খাসে হয়েছে আল্লাহ রসুল উবাইদা বিন সামিতে হাদিস সাহি মুসলিমের কিতাবুল হুদুদে পরিষ্কার ভাবে আছে যে জেনাকারী যদি পুরুষ হয় আর সে যদি বিবাহিত হয় তাকে রজন করতে হবে যেমন হাদিসে খাস হয়েছে তো পবিত্র কোরআনে অনেক কিছু আয়াত আছে আম তবে হাদিস হিসেবে খাস হয়েছে তাই যারা বলছে যে প্রথম দলিল আমাদের পবিত্র কোরআন আর কোরআনে যদি না পাওয়া যায় তারপরে হাদিস দেখবো চরমজ্ঞতা যারা বলছে প্রথমে আমরা কোরআন দেখবো তারপরে হাদিস দেখবো কথা সঠিক নয় কোরআন এবং হাদিসকে সামনে রেখে ফেসা দিতে হবে যদি বলেন প্রথম দলিল কোরআন দেখবো আর কোরআন না পাগলে হাদিস দেখবো এ কথা হলে কি হবে বলেন তো একজন জেনাকারী বিবাহিত লোক চলে এসেছে হাদিস দেওয়ার প্রয়োজন নেই তো কোরআন ফেসলা পেয়ে গেছেন বিবাহিত পুরুষ হোক আর নারী হোক তাকে একশো বিত্তে হাত মারবেন মেরে ছেড়ে দেন তাই কি না মৃত প্রাণী মাছ কোরআনে পেয়ে গেছেন যে মৃত হারাম তা মাছ কাল থেকে খাওয়া বন্ধ করে দেন কোরআনে সব বন্ধ পেয়ে গেছেন তো তো আসলে আয়াতটি নামাজের জন্য নাজিল হয়নি আর আয়াতটা হচ্ছে আম সুরাতুল ফাতিহা হচ্ছে খাস দুই আর একটি দলিল যেটা দিচ্ছে কারণ আমরা যদি এই দলিলগুলো না শুনিয়ে দিন বা না বুঝিয়ে দিই তখন বলবে যে আমাদের ওই দলিলটা তো বললো না মূল আমি দলিলগুলো বলে দিচ্ছি জাস্ট মূল আরেকটা আছে মানকান আলাহু ইমামু যে ব্যক্তির ইমাম আছে ইমামের কিরাত মুক্তাদির কিরাত দলিল আছে তো দলিলটি আছে সুনান ইবনু মাজা মূল আরবি একষট্টি পৃষ্ঠা হাদিস নম্বর আটশো পঞ্চাশ মুয়াত্তা ইমাম মাহমদ পৃষ্ঠা নম্বর সাতানব্বই এবং আটানব্বই হাদিসটা বলছে মান কানাল ইমাম যে ব্যক্তির ইমাম আছে ইমামের কিয়াত মুক্তির জন্য যথেষ্ট তো কথা হচ্ছে হাদিসের রাবি জাবের রদি আল্লাহ আনহু তিনি বলছেন ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট স্বয়ং হজরত জাবের আমল কি ভাই ইবনু মাজা একশো তেতাল্লিশ তার আগে আছে তিনি স্বয়ং সৈয়দুল পড়তেন তার মানে বোঝা যাচ্ছে যে কিরাত আর ফাতে দুটো আলাদা জিনিস বা তিনি ফাতে পড়তেন তবে কিরাতটা পড়তেন না বোঝা যাচ্ছে দুই হাদিসটা যদি আমরা ধরে নিই যে হাদিসটার অর্থ এটা তবে হাদিসটার সনদটা দুর্বল দুর্বল কেন যে হাদিসের মধ্যে একটা রাবি আছে জাবের আল জুফি জাবের আল জুফি সমস্ত মহাদ্দিসদের ঐক্যমতে জাইব সমস্ত মহাদ্দিসদের ঐক্যমতে ইমাম হাজির আসকালানি পরিষ্কার করে তাকরিবুল তাহাজির বলেছেন এ কাছে হাদিস নেওয়া যাবে না সমস্ত হাদিস দায়ী এমনকি আমাদের শেখ যিনি পাশ করাতে আছেন বসির হাসান কাশেমি বইয়ের লেখক হানাফিদের নামাজ পড়েছেন হানাফিদের নামাজ বইয়ের লেখক বসির হাসান কাশেমি পান্ডুয়া তিনি একটি বই লিখেছেন ইমাম আবু হানিফার মহাত্মা পরিচয় এবং অপবাদ খণ্ডন পৃষ্ঠা নাম্বার চল্লিশ এবং একচল্লিশ তিনি ওই জাবের আল জুফি সম্পর্কে বলেছেন যে ইনি কাজাব ধোকাবাদ মৃত্যু এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না আর সঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কল এটা তার মানে এই হাদিসটা আসলে সহিনা হাদিসটা যাই তাই সার্বিকভাবে যদি আমরা হাদিসটা যাই তারপর সইও ধরি তবুও তাদের কাছে দলিল নেই কেন হয়তো যাদের নিজের আমল ছিল ইমামের পেছনে সরাতুল ফাতে পাঠ করার আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছে হয়েছে কি হয়নি